হ্যালো গাই ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ইউটিউবে আপলোড করা আমার নতুন স্টোরি লাইন ভিত্তিক গেমিং ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ফলো করুন এবং আপনি যদি ইউটিউব বা দেওয়ার অন্য কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনি চাইলে সরাসরি ইউটিউবে গিয়ে সার্চ করে লিখতে পারেন ইউবিডি রোমান লিখে তাছাড়া এতগুলো চ্যানেলের ভিড়ের মাঝে নতুন একটি চ্যানেলের অগ্রযাত্রার সঙ্গী হবেন আশা করি আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সাজ্জাত এফএফকে যার কারণে আমি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মোটিভেটেড হই তো এখন কথা হবে সেই বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সার্ভার নিয়ে তো অবশেষে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভার আসতে চলেছে ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভার এখন আর কোনো স্বপ্ন নয় এটি সত্যি হতে চলেছে এখন আমরা বাংলা ভাষাভাষী প্রাণপ্রিয় বাঙালি ভাইদের সাথে আবেগ ও ভালোবাসার সাথে গেমটি খেলতে পারবো আর বাংলাদেশ সার্ভার আসতে যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে সেহেতু আপনি আপনার ভারতীয় ভাইদের সাথে আরও কিছু স্মৃতি বিচরণ করার সুযোগ পাবেন যেটি অবশ্যই মিস করা যাবে না so guys finally free fire Bangladesh সার্ভারে যাওয়ার জন্য অগ্রিম নিবন্ধন চালু করেছে তো আপনি যদি অগ্রিম নিবন্ধন না করে থাকেন এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অগ্রিম নিবন্ধন করে রাখুন এবং আমাদের এই অগ্রিম নিবন্ধন পদ্ধতির মাধ্যমেই বাংলাদেশ সার্ভারে শিফট করানো হবে তো আপনি যদি না জানেন কিভাবে অগ্রিম নিবন্ধন করতে হয় তাহলে কোনো সমস্যা নেই বাংলাদেশ সার্ভারে যাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে প্রোভাইড করা লিঙ্কটিতে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে তো আমি অলরেডি অগ্রিম নিবন্ধন করে রেখেছি তাই আমারটা এরকম দেখাচ্ছে তো আপনাদেরটা এরকম দেখাবে না এখানে প্রি রেজিস্ট্রেশন অপশনটি চালু হয়ে যাবে তো আপনি এখানে প্রি রেজিস্ট্রেশনটি করে নেবেন এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারবেন এখানে ইনভাইট স্ট্যাটাসও আছে আপনি চাইলে সেটিও দেখে নিতে পারবেন সো গাইজ যেমন জানেন এটি হবে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের সার্ভার এবং এটি কোনো সাধারণ সার্ভার নয় এটি একদম ডেডিকেটেড সার্ভার হবে বহুল প্রতীক্ষিত সেই বাংলাদেশ সার্ভার নিয়ে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ guys take care love you bye bye